বলছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো দিও তোমার মালাখানি দিও তোমার মা আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে মানসের আবরণে তোর সু সেরা রাখে যেমন ঝিনু হলো সে আবরণে মুক্ত রসু তেমনি তোমার গভীর ছোঁয়া তেমনি তোমার গভীর ছোঁয়া ভিতর ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি রব ডালে ফসলের ঘুম ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি রাব ডালে ফসলের তার নিবিড় চলা তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথে ধরে আমার ভিতর বাহিরে আকাশের ঠিকানায় চিঠি লেখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো দিও তোমার মালা খানি দিও তোমার মালা খানি বাউলে রে